ভালোবাসি তোরে কি করে বোঝাই তুই ছাড়া সাধের জন জগৎটা বৃথা কত ভালো

তলে দিয়েছি অন্তরে থাকবে পৃথিবীতে যতক্ষণ নিঃশ্বাস পলকে পলকে তোকে চাই দেখেছি তোরে বুকের অন্তরে দিয়েছি অন্তরে পৃথিবীতে যতক্ষণ নিঃশ্বাস পলকে পলকে তোকে চাই কে হয় পৃথিবীতে এসেছি এ কথাই শুধু মনে থাকলে পাশে তুই কখনোই মরণে পাই না তো আমি কোনো ভাই যে তুই কখনোই মরণে পাই না তো আমি কোনো ভয় নাই রে কেহ না তুই ছাড়া আপন তো প্রেম